মেহেরবান তুমি মেঘেরবান মেঘেরবান তুমি মেঘেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গোনগা তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো প্রভু তবা করি বারে বার ছিনলে হবে না ইয়ার দিমু রহমান ইয়াকে দিমু মেঘের বান মেঘের বান তুমি মেঘের বান মেঘের বান তুমি মেঘের বান জোরে জোরে ইল্লাল্লাহ জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুবু দিয়েছি তোমারই দেওয়া পাতা হারিয়ে ডুবু দিয়েছি তোমারি দেওয়া পতা হারিয়ে বন্দা তোমার আমি তুমি অন্তর জানি বান্দা তোমার আমি তুমি অন্তর জানি ক্ষমা করে যদি হবে না চিনলে হবে না ইয়ার কি মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান জোর জোর লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো রাহুল দিয়ে হবে না হবে না সমান পাপের পারি না ক্ষমা করো রাহুল দিয়ে বান্দা তোমার আমি তুমি অন্তর যাবি বান্দা তোমার আমি তুমি অন্তর যাবি ফিরে আসি বোরাবারে বা হবে না চিনি হবে না ইয়ার ঘিমো রঘুমান ইয়া করিম মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গো তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ও গো প্রভু তবা করি বারে বারে يرجموه رغما يكرموه مهربان جدر لا إله إلا الله যদি পড়ে মায়ের আওয়াজ উড়ে যাচ্ছে কেন বেঁচে আছি আর কালো যে তোমার দয়াতে কোন নেতা নেত্রীর দয়ায় বেঁচে আছি না কোন হুজুর খেজুরের দয়ায় না জমিনের মালিক যিনি দয়ার অতি একবার হবে না দাও বেশটা কমাও বেঁচে আছি দুনিয়াতে তোমার দয়াতে থাকব বেঁচে কালো যে তোমার দয়াতে বান্দা তোমার আমি তুমি তোর জমি বান্দা তোমার আমি তুমি তোর জমি রহম করো বারে বা যদি হবে না يرهبوه رغما يكرموه مهربان درد لا إله إلا الله لا إله إلا الله